hi friends welcome back to my channel তো চলে এসছি ময়দান বসন্ত উৎসবে তো এখানে অনেক লোকজন দেখো ভর্তি লোকজন প্রচুর ভিড় সুখ দুঃখের আর আমি কি করবো লেট হয়ে গেছে আর মা দেরি করে ছেড়েছে সাজতে লেট হয়ে গেছে আমি সঙ্গীতা দেখতেও পাচ্ছি না সর্বজিৎ আর শানু তো ওয়েট করতে থাকো অনেক কিছু দেখানোর আছে অনেক কিছু গল্প করা আছে রাইট শুরু হয়ে গেছে রং মাখা দিয়েছি একেও দিয়েছি বেশি লাগাবো না মানে শর্ট শর্ট টপ হ্যাঁ, পাশে আয় করতে পারবো না একটু হেল্প করে দিচ্ছি যাতে রংটা ভালো আমাদের জন্য অল্প অল্প চুটকিও মে জিনা হ্যাঁ এই বেশি ভদ্র দেখাচ্ছে তাহলে না এর সামনে আমরা কতটা অভদ্র নিতাম নিতাম হাতে পুরো মুখে মাখে गुदगुद गवा के संग चलिया जी का पाके राधा जी सुदबुद गवा के गूंजे सब में जग सारा आज कृष्ण की সত্যি কথা বলতে আমি লুকাচ্ছি হাতে কানে সব জায়গা শুধু লাল নীল হলদে মানে উল্টে কোথায় যাচ্ছি হ্যাঁ, মানে পড়তাম না সঙ্গীটা তুই আসতে হাঁটবি আমি যদি হিল পড়ে যাচ্ছি আমি কিন্তু হোঁচট পড়বো তো গাইজ এখানে কিছু চ্যানেলের লোক এসছে ইন্টারভিউ হচ্ছে এরকম কি বলি মাড হাউস না এই মাড হাউস এটা মাড হাউস তো এইখানে আমি কখন থেকে ওয়েট করে আছি ফটো তুলবো বলে রেডি <laughs> আমি তো জানি সামনে দিয়ে থাকা এখন আমাদের মানে কি বলবো মানে রঙে ছড়াছড়ি এই কোথায় গেলি সঠিক করে এই এই একে তো এই একে খোয়াইছে ভিতু আছে কি করেছে সারা মুখ এ পুরো ভিতু একে এটা করতে গেলে সেটা ভয় পাচ্ছে একটা ভিতু আর একে একে দেখো মুখটাই বডি করে দিয়েছে ফার্স্ট বসন্ত উৎসব আমি এর আগে আমি কোনোদিনও এরকম ফোন করিনি আমি পারমিশন ছিল না কি করা যাবে এসব জানে আমি কেন পারমিশন ছিল না আমি আরে আর মারাত্মক হ্যাপি এই প্রত্যেকটা ফটো দয়া করে প্লিজ দিয়ে দিস কিন্তু না ভিড় আছে দেখো গাইস এখনো কিন্তু প্রচুর ভিড় আছে এখানে এখনো ফটো তুলছে না এখনো অনেক ভিড় ও মাই গড এখানটা তো আর ওইখানটা হ্যাঁ এখানটা আরো অনেক ভিড় আছে গাইস শেষ হলো উৎসব এখন বেরোচ্ছি চা খেতে আমি তো চা খাই না আমি জল খাবো এরা চা খাবে সব ও প্রচুরটাই থ্যাংক ইউ সঙ্গীরা আজকে হেভি ফান হয়েছে রে আমার মজা হয়েছে এই ওর কত বাচ্চা ছেলে ভাই সত্য প্রচুর তো লিচু খেয়ে চা খাচ্ছে দেখো ভাই আমার খুব জল টেস্টা পেয়েছে বিশ্বাস করে গলা শুকিয়ে গেছে তখন কোন চিৎকার চিল্লামিল্লি করে আমার গলা সত্যি এই এই আমি ওখানটা না ইয়ে একবার নর্মাল ফটো তুলে আসছি নিজের না ওই যে কলকাতা বসন্ত উৎসব লেখা আছে না ওইটা বস আমি আসছি দাঁড়া দেখতেই পাচ্ছ মানে ভালো রকমভাবে বসন্ত উৎসব সেলিব্রেট করা হচ্ছে মানে এখন আমিও এসেছিলাম আমাদের গ্রুপ